কবি জীবনানন্দ দাস রচিত হাই চিল হাই চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লাঞ্চ ঘুমনে আসে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে আবার তাহারে কেন ডেকে আনো কে হায় হৃদয় করে বেদনা জাগাতে ভালোবাসে হাই চি সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদী পাশে